আমার বলির বিরুদ্ধে যদি কেউ করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আপনি অলির সাথে বিয়াদবি করা আর অলির সাথে বিদ্বেষ রাখা মানে আল্লাহর সাথে যুদ্ধের ময়দানে যাওয়া আল্লাহর সাথে কি যুদ্ধ করে কি কেউ জয়লাভ করতে পারবে জোরে বলেন পারবে আল্লাহর সাথে কি যুদ্ধ করা যায় আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যায় না আল্লাহ যদি বাতাসকে যদি একটু হকম দেয় তাহলে তোমার সিংহাসন বাতাসে উড়ায় নেবে আল্লাহ যদি করুণাকে বলে করুণা এমদিকা তার যাইস না আমার বলির সাথে যারা বিদ্বেষ রাখে তাদের কাছে যা দশটা পাঁচটা দশটা মাস্ক পরেও করোনা ভাইরাস থেকে কি বাঁচা যাবে বাঁচা যাবে এই জন্য হাদিসে কুসির ভিতরে বলতেছে মান আদ বলিয়ান বুহারি শরীফের হাদিস কার হাদিস অনেকে আল্লাহর ওলিদেরকে মানতে চান না আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করতে চান না বলে ওলি কি এটা কোরআন হাদিস আছে আছে না নাই যে আল্লাহর ওলির সাথে বিদ্বেষ রাখে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترست আল্লাহ বলতেছেন বান্দার উপর আমি যে সমস্ত কাজ খরচ করেছি

দেন করার মাধ্যমে দরুদের মাধ্যমে তারা আমার নৈকট্য অর্জন করবে হাত্তা এক সময় গিয়ে আমি তাদেরকে ভালোবেসে ফেলি এক সময় গিয়ে আমি তাদেরকে ভালোবেসে ফেলি হাত্তা আহবাব তুহু আল্লাহ রাব্বুল আলামিন এবার যারা আল্লাহর ওলি হয় তাদেরকে ক্ষমতা দান করে কি দান করে কি দান করে ক্ষমতা কি ক্ষমতা হাদিসে কুসি আল্লাহ বলেন কুন্তু আমি আল্লাহ তার কুদরতে কান হয়ে যায় যে কান দিয়ে শুনে ওই কানটা আমার কুদরতে কান হয়ে যায় এই জন্য আল্লাহর বলি বিরোধিতা করে কেউ যদি ফুসফুস করে আল্লাহর বলিরা সেইটা শুনে ফেলে আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ হাদিসে কুসির ভিতরে বলতেছে আমি আল্লাহ তার কুদরতি চোখ হয়ে যায় যেই চোখ দিয়ে সেই দেখে অবশ্রুহুল্লাদি ইউবসিরুবিহি ওয়াদুহুল্লাদি ইয়াবতিসু বিহা আমি আল্লাহ তার কুদরতি হাত হয়ে যাই যে হাত দিয়া সেই ধরে ওয়ারি যে বিহা এই জন্য আমি তার কুদরতি পাও হয়ে যায় যে পাও দিয়ে সেই হাঁটে এই জন্য অনেক সময় আল্লাহর ওলিদের সাথে এক মিনিট পরে রৌফাবাদে সাক্ষাৎ হয় পাঁচ মিনিট পরে ওই ব্যক্তিকে আবার কেউ কেউ মদিনা শরীফে দেখে ফেলে ঠিক কিনা কারণ হলো তাদের পাওগুলো গুলো আল্লাহর কুদরতি কান হয়ে যায় তাদের চোখ গুলো আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় আল্লাহ বলতেছে ও ইনসালতানি তারা যেটাই আমার কাছে আতাই আমি আল্লাহ তাকে সেটা দান করি ওয়ালা ইন ইস্তা জানি উইজান্নাহু তারা যখন আমার কাছে আশ্রয় চাই আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আশ্রয় দিতে বাধ্য হই আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমা তারা দত্তান সাইন আনা ফাইলুহু আমার আল্লাহর ক্ষমতা আছে আমি আল্লাহ যেটা আশায় সেটা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন কোনো কাজ করার জন্য কোনো চিন্তা করতে হয় না আমার আল্লাহর কি কোনো কাজ করার জন্য কি চিন্তা করতে হয় ভাবতে হয় টেনশন করতে হয় আমার আল্লাহ বলেন আমার আল্লাহর কাজে কাজ করার জন্য ভাবতে হয় না চিন্তা করতে হয় না আমার আল্লাহ যেটা করতে চান কোন বলেন সেটা ফায়া কোন হয়ে প্রত্যাশায় সেটা করি কিন্তু আমি একটা কাজ চিন্তা ভেবে করি সেটা হলো দুদি আন্নাসিল মুমিনি ইয়াকরাহুল মওত আমি মোমেনের জান কবজ করার সময় আমি একটা চিন্তা করি ওই মোমেনের জান কোন সময়ে নেওয়াটা ভালো হবে সময়টা তার জন্য উপযুক্ত হবে মোমেনের যান আল্লাহর বলিদান অলিদের যান কবচ করার সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি একটু চিন্তা করে করি ভাইয়ের আমার বন্ধুর আমার ওয়ান আকরাহু মাসাতাহু আল্লাহ বলেন মুমিনের জান কবজ করার জন্য যতটুকু আমার চিন্তা হয় ওই চিন্তাটা আমার আল্লাহর ওলির উপর যদি কোনো বিপদ আসে ওই বিপদ নিয়ে আমি একটু কি হয় চিন্তা করি এই জন্য আল্লাহর ওলি হওয়ার আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক সবাই বলে আমিন আল্লামা ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই ফান্দান আমার ভিতরে বলতেছে হব্বে দরবে সাকলি দে জন্নতাস মনে ই সাজায়ে লানতাস হুব্বে দরবে সাকলি দে জন্নতাস মনে ই সাজায়ে লানতাস দরবেশদেরকে ভালোবাসা আল্লাহর ওলিদেরকে মহাব্বত করা জান্নাতের সাবি দরবেশকে ভালোবাসা আল্লাহর ওলিকে ভালোবাসা আলাইন্না উলিয়া আল্লাহি আল্লাহ যে ওলির কথা বলেছেন যারা কোরআন হাদিস মতে চলে তাদের কথা বলেছেন ঠিক কিনা যারা আল্লাহর কোরআন হাদিস মতে চলে যারা ওলি হয় হয় ওই অলিদেরকে যদি ভালোবাসো জান্নাতের সাবি হবে দুশ্মনে ওই অলিদেরকে যদি আমি মহাব্বত না করি বিদ্বেষ রাখি দুশ্মনী রাখি তাহলে আমার উপরে আল্লাহর লানত হয় বলেন গার তোরা আক লাস্ত না করি বাস দরবে সেও বদরে সানসী আল্লামা ফরিদুদ্দিন আত্মার বলতেছে তুমি নিজে নিজে দরবেশ বনে যাও তুমি যদি নিজে নিজে যদি আল্লাহর বলে হতে পারো আল্লাহর বলে হয়ে যাও কোনো বাধা নাই কোনো বাধা আছে কেউ যদি বলে আমি নিজে নিজে আল্লাহকে বই করবো তাকে অর্জন করবো ইমান আনবো আল্লাহর জিকির করবো মোশাহাদা করবো মোরাকাবা করবো দরুশরীফ করবো তাহাজুদ পড়বো নফল পড়বো মা বাবার খেদমত করবো মানুষের খেদমত করবো আমি ওলি হয়ে যাব ফরজুদ্দিন আত্মার বলতেছে তুমি ওলি হয়ে যাও ওলি যদি হতে পারো হয়ে যাও যদি তোমার ব্রেনে ধরে বাস ধরবে সে ও বধুরা সানসী আর নিজে নিজে যদি ওলি হতে না পারো তাহলে তুমি কোন আল্লাহর বলির দরবারে চলে যাও কারণ তোমাকে এক নম্বর আল্লাহর বলি হতে হবে অলি যদি হতে না পারো অলির কাছে যেতে হবে উনি বলতেছে হাম নসি জুজু বদর বেশাম কোন তাতাওয়ানি গিবতে ইশাম কোন আল্লাহর বলির সুবসারা কোন উপায় না আল্লাহর বলে সোহবত যদি নাও নিতে পারো তুমি আল্লাহর বলির কখনো গিবত করব না আল্লাহর বলির বদনাম মানুষকে বোঝাবে না আল্লাহর বলে বিরোধিতা করবা না আল্লাহর বলির বিরুদ্ধে যদি গিবত করো আল্লাহর বলির বিরোধিতা করো তাহলে তুমি আল্লাহর সাথে যুদ্ধের ময়দানে চলে যাবা ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লামা মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলী একজন আল্লাহর বলি ছিলেন বাদশাহ জাহাঙ্গীর তাকে গ্রেফতার করল কাকে মোজাদ্দেদ আলফেসানি বাদশাহ জাহাঙ্গীর সিয়ারের মধ্যে বসে রাজত্ব করতেছে হঠাৎ একদিন কে জানিস চেয়ারটা উল্টে দিল সে সিংহাসন থেকে পরে গেল পরে যাওয়ার পরে তার ভিতরে বয় আসলো কোনো মানুষজন দেখা যায় না আমাকে কে সিয়ার থেকে সিংহাসন থেকে ফুলাইয়া দিল তার ভিতরে এমন বয় সৃষ্টি হয়েছে বই থেকে রূপ সৃষ্টি হয়েছে মনে রাখবেন কারো কাছে যদি ভয় সৃষ্টি হয় ভয় থেকে যদি রূপ সৃষ্টি হয় বুঝতে হবে কোনো আল্লাহর বলির বদুয়া করেছে জাহাঙ্গীর বাসার রোগ সৃষ্টি হলো সমস্ত ডাক্তাররা চেক আপ করলো কোনো রোগ ধরা পড়ে না দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে বাচ্চা জাহাঙ্গীর একদিন ঘুম গেল ঘুমের ভিতরে দেখতেছে আমার নূর নবী মদিনাই তৈবা থেকে স্বপ্ন যুগে বাদশাহ জাহাঙ্গীরকে ডাক দিয়ে বলতেছে হে জালেম তুমি আমার বন্ধুর সাথে কেন বিয়াদবি করেছ মুজাদ্দেদ আলফেসান আল্লাহর বন্ধু তুমি তাকে কেন গ্রেফতার করেছো তোমার রূপ সেই বদুয়ার কারণে সৃষ্টি হয়েছে যদি কল্যাণ যদি পেতে চাও আল্লাহর বলির কাছে গিয়ে মাপ ছায়া দোয়া নাও বাদশাহ জাহাঙ্গীর সকালবেলা উঠে সাথে সাথে মুজাদ্দেদ আল ফেসানিকে মুক্ত করে দিলেন তার কাছে সাক্ষাৎ যাওয়ার জন্য অনুমতি চাইল মুজাদ্দিদ আল ফেসানি বলল আমার দরবার আসার জন্য এক নম্বর শর্ত হলো তোমার সমস্ত গোড়ামি সারতে হবে তোমার শর্ত গুণার কাজ সারতে হবে আমার যা শর্ত দিব সবগুলো মানতে হবে সেই সমস্ত শর্তগুলো মেনে নিল মুজাদ্দিদ আল ফেসানের হাতে বায়াত হয়ে মুরিদ হলো বাদশার সিয়ারে থেকে থেকে আল্লাহর বলির গোলামির কাতায় নাম নামটা লেখায় দিল আল্লাহর বলির গোলামি করতে করতে আল্লাহ তাকে সেই রূপ থেকে সেবা দান করলো এবং আল্লাহর বলির এত হেদমত করেছে হেদমত করতে করতে মোজাদ্দেদ একদিন জজবা এসে বলতেছে ইনশাআল্লাহ আমি যখন জান্নাতের ভিতরে যাব বাদশাহ জাহাঙ্গীরকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব